হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ জানাই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আপনারা যে রিলেটেড ভিডিও বই দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে লজাতুন্নাসা তাবিজের কিতাব বা তাবিজের বই বা লজাতুন্নাসা মন্ত্রের বই এই সকল কিতাবগুলা যত রকমের আছে এখানে মোটামুটি আটাত্তরটা আছে এই একই নামে অরিজিনাল ডুপ্লিকেট মিলাইয়া সব মিলায়া যতগুলো এই নামে আছে সবগুলোই এখানে আছে এই একটি প্যাকেজ রাখবো খুবই অল্প দামে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে এই একই জিনিস বিভিন্ন নামে বিভিন্ন সময় ছাড়া হয়েছে তো এগুলো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটি আমি এখানে লিখে দিলাম তো আপনারা এখান থেকে যারা নিতে ইচ্ছুক তারা জলদি কল করবেন কারণ প্যাকেজটি খুবই অল্প দামে দ্রুত দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে পরে কিন্তু এই দামে আর আপনারা পাবেন না zero one seven six three double nine এ নাম্বারে কল দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম